তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে মারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে পারো না অন্যায় দেখে পারো হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত খাবার শেষে মিষ্টি মুখের হাতি মানো তুমি যে কালিমার দাওয়াতে দিলে বুকে তেমে তুলে দেখো সেই কালিমার দাওয়াতে দিয়ে কত জনা যে জেলে যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া হুফা ফামিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা যারা দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাগনের খেলা খেলতে জানো করতে জানো না তুমি ভাগনের খেলা খেলতে জানো করতে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাক দেখতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার একটু বলো না তুমি মেসওয়াক তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো